জর্দা গুল বিড়ি সিগারেট মদ এটা চিকিৎসা বিজ্ঞানের বিশ্লেষণ জর্দা গুলকে মাকরু করেন কোন দলিলের ভিত্তিতে স্বাস্থ্য বিজ্ঞানীর আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে গবেষণা করে বলছে জর্দাগুল এগুলো মদের ভুক্ত আর খাওয়ার একটা পাই তারা মুফতিরা খুলেছেন মুফতিরা খাবেন তার একটা অসুল খুঁজে বের করেছেন এগুলো মাকরু যে জিহুবা দিয়ে উচ্চারণ করেন ইহিদিন আসারাতাল মুস্তাকিম এই জিহুবা দিয়ে জর্দগুল পারেন না যে সকল মুক্তি সাহেব রায় এই জিহুবা দিয়ে হেদেন আসারাতুল মুস্তাকিম বলার পরে জর্দাগুল চাপাতে পারে ওই সারাফিয়া কিদার মসজিদ গুলো বন্দর পায়ে তারা করে কারণ তাদের কাছে হালাল হারাম বাকরু বলে খাওয়ার একটা পায়ে তারা খুঁজে তারাই সালাফে আকিদার মসজিদগুলো বন্ধ করে আজকে খুদ্া দিয়ে আসলাম সাইনবোর্ড থেকে হয়তো এক এক কিলোমিটার ভিতরে মক্কা মসজিদ মোতাল্লি সাহেব বলেন দুই বছর তালা ঝুলছিল এই মসজিদে দুই বছর তালা লাগানো ছিল এলাকার যত নেতৃবৃন্দ আছে এমন কারো কাছে নেই হয়তো আমি যাইনি মোতাল্লি সাহেব বলছেন এমপির কাছে চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে এলাকার বড় কোনো মাস্তান আছে তার কাছে নেতা আছে তার কাছে যে দলের হোক হাতে পায়ে ধরে ধরে মসজিদ খুলেছি আরে ভাই কেন বাংলাদেশের মাটিতে জুয়ার আসর চলে বাংলাদেশের মাটিতে প্রতিদালয় রয়েছে বাংলাদেশের মাটিতে নোংরামি নষ্টমি চলে বাংলাদেশের মাটিতে ইহুদি খ্রিস্টানদের মিশনারিও আছে বাংলাদেশের মাটিতে শিয়াদের মিশরের আছে মুফতি সাহেব তোমার চোখে পড়ে না তোমার চোখে পড়ে কোরআন শূন্য কোথায় প্রচার প্রসারিত হচ্ছে কেন কই কই মুফতি সাহেব তো এগুলো বন্ধ করতে যাননি আমি বন্ধ করতে বলছি না কিন্তু তাদের কোনো হস্তক্ষেপ আছে তারা সরকারের কাছে কোনোদিন দাবি জানিয়েছে যে শিয়াদের এগুলো বন্ধ করতে হবে খ্রিস্টানদের এগুলো বন্ধ করতে হবে ইহুদের এগুলো বন্ধ করতে হবে না বন্ধ করতে হবে কি একটার পর একটা অভিযোগ দিয়ে বন্ধ করো সালাফিদের মাহফিল বন্ধ করো সালাফিদের প্রতিষ্ঠান পুড়িয়ে দাও সালাফিদের মসজিদ আহলুল হাদিসদের মসজিদ কেন এই পায় তারা ও তোমাদের জর্দা খাওয়া টিকছে না তোমাদের গুল খাওয়া টিকছে না তোমাদের জর্দা খুলের গোমর ফাঁস করে দিচ্ছে তোমাদের ধর্ম ব্যবসা উন্মোচন করে দিচ্ছে এই তোমাদের ভয় শব্দের অর্থ ইংরেজিতে একাধিক শব্দ ব্যবহার তার মধ্যে একটা ওয়েন তো খমর মদ একটু বিশ্লেষণে যাওয়া দরকার আল্লামা শাউকানি রহমাতুল্লাহ আলাই তার ফতফুল কাদিরের মধ্যে সৌরা মায়েদার নব্বই নম্বর আয়াত বিশ্লেষণ করতে গিয়ে তুলে ধরেছেন মদ এর আরবি হলো খমর খ মিম র খমর মেয়েরা যে অন্যা ব্যবহার করা হয় একই মূল ধাতু থেকে সেটাও তৈরি খ মিম র ওটা খিমার খমর আর খিমার একই ধাতু থেকে তৈরি তো ওন্নাকে বলা হয় খিমার আর মদকে বলা হয় খমর তো একই ধাতু থেকে দুইটা শব্দ কেন তৈরি হলো তিনি চমৎকার একটা বিশ্লেষণ করেছেন ফাথুল কাদিরের ভাষ্যকার আল্লামা শৌকারি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন খমর আর খিমার একই হওয়ার একটা যৌক্তিক কারণ খিমার দিয়ে মেয়েরা মাথায় ওন্না হিসেবে ব্যবহার করে খিমার মানে ওন্না তো খিমার ব্যবহার করে মাথা ঢেকে রাখার জন্য তাদের সৌন্দর্য ঢেকে রাখার জন্য মাথা ঢেকে রাখার জন্য মেয়েরা ওন্না ব্যবহার করে তাহলে খিমার হলো যা দিয়ে মাথা ঢেকে রাখা হয় যা মাথা ঢেকে নেয় তা হলো খিমার আর মদ মানুষের বিবেককে ঢেকে ফেলে যারা মদ পান করে নেশা করে যারা মাদকাসক্ত যারা মাদক সেবী নেশাগ্রস্ত তাদের আকলে সালিম তথা সুস্থ বিবেক কাজ করে না তাদের সুস্থ বিবেকটা নষ্ট হয়ে যায় বিবেকের উপরে একটা প্রভাব ফেলে প্রলেপ ফেলে স্বাভাবিক সুস্থ বিবেকটা ঢেকে ফেলে এই জন্য এটা ক্ষমর যা আলোচনা তাফসিরে ফাথুল কাদিরের মধ্যে তিনি উল্লেখ করেছেন তাফসিরে ফাথুল কাদিরের মধ্যে পাবেন প্রথম খণ্ডের দুশো থেকে দুশো পৃষ্ঠায় চমৎকার আলোচনা করেছেন এটি সম্মানিত উপস্থিতি তো দেখুন এরপরে আরেকটা আলোচনা তিনি করেছেন তার এই শব্দিক বিশ্লেষণের পরে মদের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন আরব যুগে তৎকালীন পৃথিবীতে আরবে বা তৎ আরবের আশপাশের এলাকাগুলোতে মদ তৈরি হতো খেজুর আঙ্গুর কিশমিশ এ জাতীয় বৈধ ফল এগুলোতে পানিতে ভিজিয়ে রাখা হতো পানিতে ভিজিয়ে রেখে কয়েকদিন ধরে ভিজে আছে ভিজে ভিজে ভিজে ভিজে ফেনা তৈরি হতো বুদবুদ ফেনা বা বুদবুদ তৈরি হতো এটা খেলে একটা মাতলামি আসতো ভিজিয়ে পচনি দিয়ে তো এইটা থেকে মদ তৈরি করা হতো যেটা আল্লাহ সুস আসলাম নিষেধ করলেন হাদিস শাস্ত্রে মদের সংজ্ঞায় যেটা পাওয়া যায় তাতে ইবন উমর রদি আল্লাহ আনহু বলেছেন রসুল উদ্দাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কুল্ল মুস্কিরিন হমরুন অল অকুল্ল হমরিন হারম যেই জিনিস খেলে বা পান করলে নেশার উদ্রেক হয় তা খামুর তথা মদ এবং তা খাওয়া বা পান করা হারাম সহি মুসলিম দুই হাজার তিন নম্বর হাদিস সহি মুসলিম পাঁচ হাজার তিনশো ছত্রিশ নম্বর হাদিস অপর একটি হাদিস ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাম বলছেন কুল্ল মুসকিরিন হারম প্রত্যেক নেশা আনায়নকারী সৃষ্টিকারী জিনিস হচ্ছে হারম সহি বোখারি সাত হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আর আল্লাহ আসম বলছেন মা আসকারা ক্যাসি রুহু ফাকলি লুহু হারাম যেই জিনিস অনেক পরিমাণ খেলে নেশার উদ্রেক হয় বেশি করে খেলে নেশা জাগ্রত হয় আসক্তি আসে বিবেক প্রভাবিত হয় আচ্ছন্ন হয় তা সামান্য পরিমাণ খাওয়া হারাম ইবনো মাজার তিন হাজার তিনশো পঁচাত্তর তিন হাজার তিনশো তিরানব্বই নম্বর নম্বর হাদিস তিনটি হাদিসের সমন্বয় আমরা বলতে পারি যেই জিনিস খেলে বা পান করলে নেশা হয় তা মদ এবং তা হারাম অল্প পরিমাণে হোক চাই বেশি পরিমাণে হোক যে জিনিস বেশি পরিমাণে খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ খাওয়া হারাম সম্মানিত উপস্থিতি এর আলোকে আমরা যে সংজ্ঞাগুলো পেলাম একজন মুহাদ্দিস বা মুফাসির আল্লামা শৌকানি বললেন আল্লাহ রসুল আসলামের তিনটি হাদিস পেশ করেছে আপনাদের কাছ থেকে আপনাদের কাছে সহি বুখারি থেকে একটি সহি মুসলিম থেকে একটি ইবনু মাজা থেকে একটি এর সমন্বয়ে আমরা বলতে পারি যে সকল জিনিস বেশি করে খেলে বা পান করলে বিবেক আচ্ছাদিত হয় বিবেকে প্রভাব ফেলে তার অল্প পরিমাণ খাওয়া হারাম কেননা এগুলো মদ এগুলো নেশা সম্মানিত উপস্থিতি এর আলোকে আমরা যদি বলি যেগুলো আমাদের সমাজে চলমান রয়েছে বহু পূর্বে আজ থেকে মোটামুটি তেইশ থেকে পঁচিশ বছর পূর্বে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম এর উপরে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত পত্রিকা মাসিক আত্মাহারিকে সম্ভবত দুই হাজার উনিশশো সাতানব্বই কিংবা আটানব্বই সালে আমার ছাত্র জীবনে তো প্রবন্ধ লিখতে গিয়ে যারা স্বাস্থ্য বিজ্ঞানী স্বাস্থ্য নিয়ে গবেষণা করেছেন তারা মদের একটা শ্রেণীবিন্যাস করেছিলেন মাসিক অহরহ একটা পত্রিকা রয়েছে ডাক্তার মাহবুব মুর্শেদ একজন ডাক্তার মাদক নির্ভরতা ক্ষতি করণীয় এবং চিকিৎসা সাপ্তাহিক অহরহ পত্রিকা উনিশশো সালের আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল দুইশো নম্বর সংখ্যা পঁচিশ থেকে একত্রিশ নম্বর পৃষ্ঠায় চমৎকার একটা তিনি সংজ্ঞা দিয়ে নেশার মধ্যে পড়ে এই রকম একটি তালিকা প্রকাশ করেছিলেন তিনি যেটি আমি আমার প্রবন্ধ উল্লেখ করেছিলাম তো তালিকায় অনেকগুলো নেশার শ্রেণীবিন্যাস দিয়েছেন কয়েক শ্রেণী যেমন স্নায়ু উত্তেজক মাদক স্নায়ু উত্তেজক মাদক মায়া বিভ্রম উপাদানকারী উৎপাদনকারী মাদক বিবিধ মাদক দ্রব্য এভাবে কয়েকটা শ্রেণীবিন্যাস করেছিলেন এর আলোকে তিনি যেগুলো বলেছিলেন তার অনেকগুলোর মধ্যে আমি যেগুলো পরিচিত জরুরি কয়েকটা বলি দেখেন তিনি বলেছিলেন ওর মধ্যে বিড়ি সিগারেট জর্দা গুল সাদা পাতা আলা পাতা খৈনি beer brandy whisky methadone pethidine codeine ভাং চুরস হাসিস রিটানিল ইয়াবা হিরোইন এই জাতীয় অনেকগুলো তিনি নিয়েছিলেন তার কয়েকটা আপনাকে বললাম এটা আমার কথা নয় এগুলো মদ এটা আমার কথা নয় এটা একজন চিকিৎসা বিজ্ঞানীর তালিকা আপনার কাছে প্রকাশ করলাম তা উনিশশো সালের গবেষণা আজকের নয় জর্দা গুল বিড়ি সিগারেট মদ এটা চিকিৎসা বিজ্ঞানের বিশ্লেষণ জর্দা গুলকে মাকরু করেন কোন দলিলের ভিত্তিতে স্বাস্থ্য বিজ্ঞানীর আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে গবেষণা করে বলছে জর্দাগুল এগুলো মদের ভুক্ত আর খাওয়ার একটা পাই তারা মুফতিরা খুলেছেন মুফতিরা খাবেন তার একটা ওসুল খুঁজে বের করেছেন এগুলো মাকরু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা অতুবলাই যেই জিহুবা দিয়ে উচ্চারণ করেন ইহিদিন আসসারাতাল মুস্তাকিম এই জিহুবা দিয়ে জর্দগুল খাতে পারেন না যে সকল মুফতি সাহেবরাই এই জিহুবা দিয়ে হেদেন আসসারাতুল মুস্তাকিম বলার পরে জর্দাগুল চাপাতে পারে ওই মুক্তিরাই সারাফি আকিদার মসজিদগুলো বন্দর পায়ে তারা করে কারণ তাদের কাছে হালাল হারাম মাকরু বলে খাওয়ার একটা পায়ে তারা খুঁজে তারাই সালাফি আকিদার মসজিদগুলো বন্ধ করে আজকে খুদ্া দিয়ে আসলাম সাইনবোর্ড থেকে হয়তো এক এক কিলোমিটার ভিতরে মক্কা মসজিদ মোতাল্লি সাহেব বললেন দুই বছর তালা ঝুলছিল এই মসজিদে দুই বছর তালা লাগানো ছিল এলাকার যত নেতৃবৃন্দ আছে এমন কারো কাছে নেই হয়তো আমি যাইনি মোতাল্লি সাহেব বলছেন এমপির কাছে চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে এলাকার বড় কোনো মাস্তান আছে তার কাছে নেতা আছে তার কাছে যে দলের হোক হাতে পায়ে ধরে ধরে মসজিদ খুলেছি আরে ভাই কেন বাংলাদেশের মাটিতে জুয়ার আসর চলে বাংলাদেশের মাটিতে পতিতালয় রয়েছে বাংলাদেশের মাটিতে নোংরামি নষ্টমী চলে বাংলাদেশের মাটিতে ইহুদি খ্রিস্টানদের মিশনারি আছে বাংলাদেশের মাটিতে শিয়াদের মিশনারি আছে মুফতি সাহেব তোমার চোখে পড়ে না তোমার চোখে পড়ে কোরআন শূন্য কোথায় প্রচার প্রসারিত হচ্ছে কেন কই কই মুফতি সাহেব তো এগুলো বন্ধ করতে যাননি আমি বন্ধ করতে বলছি না কিন্তু তাদের কোনো হস্তক্ষেপ আছে তারা সরকারের কাছে কোনোদিন দাবি জানিয়েছে যে শিয়াদের এগুলো বন্ধ করতে হবে খ্রিস্টানদের এগুলো বন্ধ করতে হবে ইহুদের এগুলো বন্ধ করতে হবে না বন্ধ করতে হবে কি একটার পর একটা অভিযোগ দিয়ে বন্ধ করো সালাফিদের মাহফিল বন্ধ করো সালাফিদের প্রতিষ্ঠান পুড়িয়ে দাও সালাফিদের মসজিদ আহুল হাদিসদের মসজিদ কেন এই পায় তারা ও তোমাদের জর্দা খাওয়া টিকছে না তোমাদের গুল খাওয়া টিকছে না তোমাদের জর্দা খুলের গোমর ফাঁস করে দিচ্ছে তোমাদের ধর্ম ব্যবসা উন্মোচন করে দিচ্ছে এই তোমাদের ভয়